দর্শক ইতিহাসে প্রথমবারের মতো হিরো আলম এবং পরিমণিকে দেখা যাবে একই পর্দায় জি দর্শক গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে মন্ত্রীর বউ নামে যে সিনেমাটি হওয়ার কথা পরিমণির এবং সেই সিনেমাতে কিন্তু অভিনয় করবেন আলমগীর এবং এই টাইটেলটি দেখে অনেকে কিন্তু চমকে গিয়েছিলেন যে আলমগীর আবার পরিমণিকে কিভাবে বিয়ে করবে টাইটেলটিতে এরকম ছিল যে পরিমণি বিয়ে করছেন চিত্রনায়ক আলমগীরকে জি দর্শক আসলেই বিয়ে করছেন তবে বাস্তবে নয় পর্দায় এবং এই সিনেমাটি শেষ করেই পরিমণি যে পরের কাজটি করবেন সেটি হচ্ছে হিরো আলমের সাথে এবং সিনেমাটি প্রযোজনা করবেন এস কে মুভিজ হিরো আলমকে দেখা যাবে এবার ডাক্তারের ভূমিকায় এবং পরিমণি রোগী এইভাবেই ঘটনার সূত্রপাত হিরো আলম হসপিটালে কর্তব্যরত অবস্থায় থাকা অবস্থায় হঠাৎ ইমার্জেন্সিতে একটি রোগী এসে পড়বে সেই রোগী আর কেউ নয় সেই রোগী হচ্ছেন পরিমণি জি দর্শক হঠাৎ করেই খবরটি পেয়ে হিরো আলম ছুটে আসবেন এবং দেখবেন প্রথম দেখাতেই যেন প্রেমে পড়ে যাবেন পরিমণির ডাক্তারের সাথে রোগীর ভালোবাসা এই জন্য একটি নতুন সিনেমার ক্লাইম্যাক্স এই ধরনের একটি সিনেমা এর আগে কিন্তু কখনো দর্শক আপনারা দেখতে পাননি এবারে প্রথম হিরো আলমকে দেখা যাবে এরকম একটা ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারের ভিতরে জি দর্শক পরিমণিও কিন্তু কম না পরিমণি এই সিনেমার ভিতরে একজন স্কুলের অঙ্কের শিক্ষিকা ক্লাসরুমে যখন ক্লাস নিচ্ছিলেন ঠিক সেই সময় সিলিং থেকে ফ্যান পড়ে যাচ্ছিল স্টুডেন্টদের উপর আর নায়িকা পরিমণি ছুটে যেয়ে সেই বাচ্চাটিকে বাঁচাতে যান এবং ফ্যানটি পরে তার মাথায় আর ঠিক সেই মুহূর্তেই পরিমণির মাথায় চোট খেয়ে অসুস্থ হয়ে চলে আসেন হসপিটালে এবং হসপিটালে হিরো আলম প্রথম পরিমণিকে দেখতে পান এবং যখনই হিরো আলম পরিমণিকে দেখতে পান সেই প্রথম দেখাতেই হয়ে যায় ভালোবাসা সেই ভালোবাসা থেকে সম্পর্কটা কত দূর আগায় দর্শক সেই ঘটনা দেখতে হলে কিন্তু আপনাকে সিনেমাটা পুরোটুকু দেখতে হবে আর সিনেমার প্রতিটি আপডেট যদি আপনি জানতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিডি নিউজ থ্রি সিক্সটিকে সাবস্ক্রাইব করতে হবে জি কারণ ঘটে যাওয়া যে কোনো সংবাদ হোক সেটা রাজনীতি কিংবা বিনোদন সবার আগে কিন্তু আপনাদের কাছে আমরাই পৌঁছে দিই সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হিরো আলম এবং পরিমণির জন্য রইল শুভেচ্ছা বার্তা আপনি যদি পাঠাতে চান সেক্ষেত্রে আপনাকে ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে লিখতে হবে হিরো আলম এবার ভালো অভিনয় করবে আপনার যদি মনে হয় হিরো আলম ভালো অভিনয় করবে না সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন হিরো আলম এবার ভালো অভিনয় করবে না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে নাম আমার হিরো আলম জালিমদের লাগাই মলম মারব বগুড়ায় লাশ করবে মাগুড়ায় সুপ্রিয় দর্শক অবশ্যই কিন্তু আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দেবেন শেয়ার দেবেন এবং আমি হিরো আলম এই চ্যানেলের সঙ্গে আছি